কেন তুমি তোমার বন্ধু বাড়িতে আমাকে পাল্টাছো তাই না তাহলে এই রহস্য আমি এখানে থাকবো না এক মুহূর্ত না আমি চলে যাব এখান থেকে থাকো তোমার প্রথম বনিয়া হ্যাঁ। দাঁড়াও কি কই যাইতেছো একটু বাইরের দিকে যাইতেছি বটগাছের নিচে বইয়ে বাসি বাজামু বট গাছের নিচে বসে বাসি বাজাবা হ্যাঁ। হ্যাঁ, নাকি তোমার বন্ধু দুর্জয়ের সাথে দেখা করতে যাইতেছো না বন্ধু দুর্জয় কই আইছিল তার আমি ঝাঁটা পিটা করে তারাইছি বাবা কামনা করছো কি কও আমার কত একটা আমানত সামলাইতেছে ছেলেটার মাইর দৌড় দিলা আমার সব তেরোটা তেরোটা দিয়েছিলাম আমার কাছে পাম ওইটা পরে নি মানে ব্যঞ্জন সিগারেট কিনতে দিয়েছিলাম দুইটা কম পনেরোটা তো ব্যঞ্জন সিগারেটের দাম তো কাম করি একটু যাই ওনে বাতাসটা খেয়ে ওর সাথে মেলামেশা বন্ধ তোমার ঘরে বউ আছে হ্যাঁ। ও কেন দুই দিন পর পর আসবো ওর কাছে তো বউ আছে মানে পরামর্শ দেই তোমার তো কাজ নাই ঘরে যাই না কাম আছে তো কি কাম আছে ওর একটা কাম আছে গাছের নিচে বসে বাসি বাজাবো আচ্ছা যাও okay thank you so much I love you so much hmm I love you I love you কত প্রকার কি কি যাই বুঝাইতাছি আর আজকে আর আমি তোমার পিছ ছাড়তাছি না চান্দু উফ মাইরা করছে নাকি আরে দূর যায় হ্যাঁ এই জায়গায় এই জায়গায় থাকুম না থাকুম কই কি হইছে সকালে গেছি ডাকতে তোমারে তোমার বউ ওই বউ এরকম জল্লাদ কিভাবে জারু দিয়ে আমার বাইরে এলো আরে নাক নক ফাটে একদম অবস্থা খারাপ করে লেছে আচ্ছা ওটা কোনো বিষয় না হলে কি মায়ের কি বেশি লাগছে বেশি কমে ওটা বুঝি না যাও করে ওই বোনের আচ্ছা, সাবনে কোনো ব্যাপার না আমার যে আরেকটা বউতর বাসায় রাখছি ওর কি অবস্থা এই অবস্থা কই বাড়ি তো আইছিলাম অবস্থা কই আর সুযোগ পাইলাম আর জারু জুতাটা বাইরে খেদা দিলো বন্ধু হয়েছে কি ঘটনাটা কি খামাখা রাগ টাক করিস না বুঝছিস ওটা তো বড় বউ বুঝছিস তো আর তোর কথা জানে যে আমি আরেকটা বিয়ে করি আরেক জায়গায় ছুঁয়ে দিছি মানে সাপে চোপে থাকতে হয় জুতা জারুর বাড়ি তোর দুই একটা খাওয়া লাগতে পারে আমারও দুই একটা খাওয়া লাগতে একটু বন্ধু হিসাবে একটু স্যাক্রিফাইস করিস একটু অ্যাডজাস্ট করে এলোস ভাই হ্যাঁ তাই তো কই দুর্জয় তো ঘন ঘন আমাকে বাড়িতে যাই কেন তুমি দুর্জয়ের কাছে দিছো তোমার আরেক বউ পালতে দাঁড়াও তোমার আরেক বউর খোঁজ আমি নিজে গিয়ে এবার করতেছি অন ভাই যাওয়ার তা তো হয়েছি কোনো সমস্যা নাই চল বাড়ির দিকে যাই যাই দিয়ে আমার বউটার কি অবস্থা বুঝছো হ্যাঁ। বড় বড় তো খেদানি খাইয়ে এসি লাস্ট এ কোথা যাও না ভাই এদিক দিয়ে যাই কামে লাগবে আমি জানি প্রচুর পরিমাণ চাপ প্রেশার তোরে হারাক্ষণ দেয় আমার এই বউ ঠিক আছে কিন্তু তোর যদি বিসিও কোথায় আটকা যায় তারপর কোনো বিলে কবি না যে আমার আরো একটা বউ আছে ঠিক আছে এটা তোর বারবার করে সব সব বোঝো তো কথা আটকে যায় বুঝছি সাবধান করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ। আরেকটা বিষয় সেটা কি জানি ভুলে গেছি আর কথা যাই হোক ওটা বলতে হবে না ভাই হ্যাঁ। তোর কাছে আজার রিকোয়েস্ট করি ভাই ওই যে বউ আমার কাছে দিছিস পালতে ওই তোর বউ তুই লয়ে জায়গা আরে ভাই আমার আমি আর এগুলো আমার ভালো লাগে না বন্ধু একটু কষ্ট করে পাল কয়টা দিন তারপর আমি ব্যবস্থা করবো না একটা বুঝো তো সিপাই পড়ে গেছি কি করার থাকতে পারে ক আচ্ছা ঠিক আছে বারোর দিকে লহ দেখতে হ্যাঁ। আরে আসো তোমার জন্য সেই সেই কখন থেকে বুঝতে পারিস আমি অপেক্ষা হ্যাঁ, করতেছি জানি হ্যাঁ। এই যে আমার স্বামী লক্ষ্মী জানেন কি সুন্দর করে ডাক দিছে তাই না বাহ আপনার স্বামীটা দেখতে তো খুব সুন্দর হ্যাঁ স্বামী তা আপনার স্বামী কি করে আফা আমার স্বামী ব্যবসা করে ও ব্যবসা করে বুঝতে পারছি অনেক বড় বিজনেস মনে হয় তাই না বলা বিজনেস যাই হোক আপনার বাড়িতে তোলে না কেন তার আসলে কি জানেন ওনার বাপ মা আমার মাইনে নিতে পারতেছেন এখন এই জন্য ওই সুন্দর মাইয়াটা মাইনে নিতে পারতেছে হ্যাঁ। হ্যাঁ, কি গো ভাই হ্যাঁ। এটা আপনার প্রথম বউ প্রথম হ্যাঁ না প্রথম বউ হ্যাঁ না ও প্রথম বউ না না কাছে তো কাসেম বাবা কাসেম এবারে বগাইস ভাই কি হইছে এই পাশে চান্দু মানে ভাইজান কি এটা আপনার প্রথম বউ হ্যাঁ হ্যাঁ না বুঝতেছি না মানে আপনি কি তার প্রথম বউ হ্যাঁ ওনারা জিগান তো না কি আমি আমি আমি আমি আজকে আর কোনো রকম মিথ্যা লুকায় রাখবো না যা সত্য সেটা বলে দেবো সেটা যে থাকবে যে যাবে যে যে চলে যাবে বা সেটা আমার হাতে দিয়ে আমি বলি যে আজকে আমার এখান থেকে চলে যাবে সে আমাকে কখনো ভালোবাসতো না আর যে থাকবে সেই আমাকে ভালোবাসতো বউ এটা আমার বউ সে তো আমাকে ছেড়ে যায় নাই না যাবে না তো যাবে কি ভাই প্রথম বউ না চাই এই লিগা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আফা আপনি তো বাপের বাড়ি যাবেন আমি তো বাপের বাড়ি যাবো না তাহলে আমাকে বাসায় যাবো আমি থানায় খারাপ হ্যাঁ, এ বউ না থাক ভালো করছেন আফা আপনি থানায় যান তাড়াতাড়ি আবার ভালো করছেন কথা ককিলে থানায় যাচ্ছে আমি যাবো সিআইডি দিয়ে ঠিক আছে ওদিকে সিআইডি এদিকে থানা আমি কোথায় যাব আমি ঘরের ভিতরে ঢুকে বসে থাকি যা আছে কপাল হবে না তো ভালো কথা একটা কথা আপনাকে কইছে যেটা হচ্ছে কি আমি যেরকম শেষা কল্লির ভিতরে পড়ছি এরকম আপনারা পড়েন না ঠিক আছে বিয়ে শাদি করলে একটাই করা ভালো বেশি করতে গেলে ঝামেলা বাইতে যায় ভাই আমি বাস বাস খাইছি